আপনাদের অবগতির জন্য পেশ করছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হেফাজতে ইসলাম নাম দিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ জ্বালাও পোড়াও এবং দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটের মধ্যে তারা আঘাত হানছে ইসলামকে এটা সমর্থন করে কক্ষণা না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে তারা এমনটি করেছে নরেন্দ্র মোদী তো বাংলাদেশে এর আগেও এসেছেন কই তখন তো এ ধরনের কোনো কর্মকাণ্ড হয়নি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশে এসেছেন মেহমান হয়ে আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী সৌদি আরবে গিয়েছেন এবং মুসলিম বিভিন্ন কান্ট্রিতে গিয়েছেন তারা কি হেফাজতে ইসলাম যেমনটি করেছে তাদের দেশের জনগণ কি তেমনটি করেছে এখানে আসলে নরেন্দ্র মোদি ইস্যু নয় ইস্যু হচ্ছে এদেশের ক্ষমতাকে দখল করা আমাদেরকে খেয়াল করতে হবে বাংলাদেশের স্বাধীনতার জন্য যেমনিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আছে এদেশে ইসলাম প্রচার প্রসারেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম ইসলামিক ফাউন্ডেশনের কথা বলেন মাদ্রাসা বোর্ডের কথা বলেন কে করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেডিও টেলিভিশনে আজান কে প্রচলন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেডিও টেলিভিশনে তাফসির কে প্রচলন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনিভাবে আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর তনয়া আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইসলামের খেদমতে বাংলাদেশে পাঁচশো ষাট একটি মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং বাস্তবায়ন হচ্ছে প্রত্যেকটি উপজেলাতে প্রত্যেকটি জেলাতে একটি করে মডেল মসজিদ হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আজকে যারা বলে শেখ হাসিনার হাতে ইসলাম নিরাপদ নয় জি এইট মুসলিম আটটি দেশ তাদের প্রতিনিধি সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা প্রেসিডেন্ট করেছেন তাহলে বুঝতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে ইসলামের খ্যাতমত করছেন আমাদের এই বিষয়টি মানতে হবে কিন্তু আজকে যারা জ্বালাও পোড়াও করছে অগ্নিসংযোগ করছে মানুষের ক্ষতি করছে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে আসলে ইসলামের নামে কিন্তু এগুলো জায়েজ নেই এগুলোর যিনি আহ্বান করেছেন একজন আলেম আসলে তিনি আলেম নামের কলঙ্ক আল্লামা মামুনুল হক জিহাদের ডাক দিয়ে তিনি অন্যের বউকে নিয়ে রিসোর্টে গিয়েছেন ইসলাম আসলে এ ধরনের অনৈতিক জিহাদকেও সমর্থন করে না এবং অন্যের বউকে ভাগিয়ে নিজের স্ত্রী বানিয়ে বিয়ে না করে শরীর উপভোগ করা ইসলাম এটাকেও সমর্থন করে না আমি দেশবাসীকে বলবো হেফাজত ইসলামের এ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আপনারা সচেতন হন রুখি দিন তাদেরকে হেফাজতে ইসলামের নাম দিয়ে আজকে যে কোমলমতি শিশুদেরকে ছাত্র ভাইদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় জেহাদের কথা বলে তারা কি প্রকৃত জেহাদ বুঝেন আপনাদের চোখ কান খুলে নিন যিনি জিহাদের ডাক দিলেন তিনি রিসোর্টে অন্যের বউকে নিয়ে প্রমোদে চলে গেলেন আর আপনারা জেহাদ করে মরবেন আপনারা জান্নাতে যাবেন না এটাই জেহাদ যারা জ্বালাও পোড়াও করছে সে হেফাজতে ইসলামকে আমরা না বলি এবং তাদের অনৈতিকতাকে আমরা রুখে দেই আল্লাহ সুবাহানা হুয়া আমাদের সকলকে কবুল করুন